আল্লাহ পাক বলেন অনেক বড় গরু দিয়ে অনেক বড় উঁট দিয়ে মহিষ দিয়ে দুম্বা বেড়া ছাগল দিয়ে তুমি কোরবানি দিয়েছ আল্লাহ পাক বলেন তোমার গোস্ত তোমার কোরবানির রক্ত আমি আল্লাহর কাছে যাই না আমি আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহ পাক সুরাই হজে সাঁত্রিশ নম্বর আয়াতে বলেন لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আল্লাহর কাছে তোমাদের কুরবানির গোশত যায় না তোমাদের কুরবানির রক্ত যায় না আল্লাহ পা গোশত খায় না আল্লাহ নিজে না খেয়ে বন্দাকে খাওয়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরবানির গোশত আমার কাছে আসে না আমার কাছে কোরবানির রক্ত আসে না আমার কাছে আসে শুধু তোমাদের তাকুয়া তোমাদের দিলের ভিতরে কোন নিয়তে কোরবানি দিয়েছ না নিজেকে বড় বলার জন্য নিজেকে দানবীর বলার জন্য নিজেকে একটু সমাজের ভিতরে আমি সবার চাইতে বড় এই কথা বোঝানোর জন্য কোরবানি করেছ নাকি শুধুমাত্র আমার আল্লাহকে রাজি করার জন্য কোরবানি করেছ আল্লাহ পাক বলেন তোমার বস্তু আমি চাই না তোমার রক্ত আমি চাই না আমি শুধু তোমার তাকুয়া চাই আর তাকুয়া হলো আমল কলবে তাকুয়া হলো কলবের কাজ তাকুয়া হলো কলবের কাজ এই তাকুয়া চর্চা হবে অন্তরের ভিতরে আপনাকে হাজার কোটি বার বলতে হবে আল্লাহ আমি কোরবানি দিয়েছি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ তুমি আমার কোরবানিতে শুধুমাত্র তোমাকে রাজি করার জন্য আমি কোরবানি দিচ্ছি তোমার রাহে আমি কোরবানি দিচ্ছি তোমার নামে আমি কোরবানি দিচ্ছি আয় আল্লাহ এই পশু জবেহের মধ্য দিয়ে আমার ভিতরে যে স্বেচ্ছাচারিতা রয়েছে আমার ভিতরে যে পশুর চরিত্র রয়েছে আমার ভিতরে যেই পশুত্বর যেই আচরণ রয়েছে যে স্বভাব রয়েছে আল্লাহ তুমি কোরবানি জবে করার সাথে সাথে এই কোরবানি উৎসবের সাথে সাথে আমার দিলের ভিতর থেকে সমস্ত পশুত্বকে থেকে জবেহ করে দাও আমার ভিতরে তুমি তাকওয়া দান করো আমার ভিতরে তুমি এখলাস দান করো আমাকে সত্যিকারের মুমিন বানায় দাও আমাকে তাকুয়াবান মুমিন মুসলিম বানায় দাও আমাকে তাকুয়াবান উম্মত বানায় দাও আয় আল্লাহ আমার হালালটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও এবং কোরবানির যত স্বভাব রয়েছে সমস্ত স্বভাব আল্লাহ তুমি আমাকে দান করো উচ্চ শুধু তোমাদের তাকুয়ার দিকে আল্লাহ তাকে রয়েছেন আল্লাহ পাক বলেন কাজালিকা সাখরাহা লাকুম এই কোরবানির জন্তুগুলোকে আমি আল্লাহ রব্বুল তোমাদের অনুগত করে দিয়েছি আমি তোমাদের অনুগত করে দিয়েছি এই গরু মহিষ কোরবানির প্রাণীগুলোকে কত শান্তশিষ্ট বানিয়ে দিয়েছি আজকে জঙ্গলের কোনো বাঘকে কোরবানি দেওয়া যাবে না কোন বনের হাতিকে কোরবানি দেওয়া যাবে না কারণ আমি এগুলোকে তোমাদের অনুগত করে দেয় নাই কোরবানের পশুকে আমি তোমাদের অনুগত বানিয়ে দিয়েছি শুধুমাত্র আল্লাহর তাকবীর বলার জন্য আল্লাহর বরফের ঘোষণা দেওয়ার জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার লা আমি যে তোমাদেরকে হেদায়ত দিয়েছি আমি তোমাদের চেয়ে অনেক ভালো মানুষকে হেদায়ত দেয় নাই আমি নবীজির চাচাকে পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন হেদায়েতের ব্যবস্থা করে নাই আবু তালিব আমার নবীজিকে কোলে নিয়েছেন নবীজিকে নিজের চোখে দেখেছেন আমার নবীজির সমস্ত মর্যাদা কাছ থেকে দেখেছেন কিন্তু আল্লাহ পাক আবু তালেবকে হেদায়েতের সেই রাস্তা দেয় নাই আমি যে তোমাদেরকে হেদায়ত দান করেছি তোমাদের উপর আমি এহসান করেছি তোমাদের উপর আমি দয়া করেছি আজকে তোমরা কোরবানি দিচ্ছ সুতরাং তোমরা আল্লাহর বর্ত ঘোষণা করো আল্লাহ আকবর তকবীর ধারিত দিয়ে আজকের দিনকে তোমরা সুন্দর করো আজকের ঈদগাহকে মুখরিত করো আজকে সারা পৃথিবীকে আমার তকবীর দিয়ে বুলন্দ করে দাও আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা আমার বিধান যার পালন করবে আমার বান্দাবান্দি হে আমার হাবিব আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন ওয়াবাশশিরিল মুহসিনিন আল্লাহ পাক বলেন যার তাকুয়া নিয়ে যারা কোরবানি করবে আমি আল্লাহ পাক এই কোরবানির প্রতিদান আমি আল্লাহ দিয়ে দিব উচ্চাবাস দিয়ে বলুন সুবাহ আজকের এই কোরবানি পশুর প্রতিটি পশমের মধ্যে আল্লাহ পাক নেকি দান করবেন এই কোরবানির প্রতিটি পশমের ভিতরে আল্লাহ পাক সবাব দান করবেন সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ কোরবানি করবো কোরবানিতে আমাদের জন্য কি সবাব হবেন তখন নবীজি বললেন বিকুল্লি সারিন হাসানা একটি কোরবানি পশুর কতগুলো পশম আছে এ পর্যন্ত কেউ বনে দেখাতে পারে নাই কোন কাল্পনার কোন মেশিন একটি গরুর কতগুলো পশম আছে কেউ বনে দেখাতে পারে নাই আল্লাহ পাক বলেন একটা গরু ছাগলের মধ্যে মহিষার উটের মধ্যে যেভাবে অসংখ্য পশম রয়েছে আল্লাহ পাক কোরবানির পরিবর্তে বান্দা বান্দাদেরকে অসংখ্য সবাব দান করবেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আজকের দিনের ভিতরে সবচেয়ে আমল হলো গুরুত্বপূর্ণ আল্লাহ প্রিয় আমল হলো কোরবানি করা এবং নবীজি বললেন ওয়াইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাবিহা কত কষ্ট করে বান্দা উম্মত কত কষ্ট করে কোরবানি দিয়েছো এই বাজারে গিয়ে কত কষ্ট করে গরুর পিছনে পিছনে দৌড়িয়েছ গরু তোমাদেরকে কত কষ্ট দিয়েছে লাখ মেরেছে এই গরু নিয়ে কত টানাটানি করেছ নিজের হালাল উপার্জনের টাকা তুমি ব্যয় করেছ আমার নবীজি বলেন আমার মোহাম্মদ শুনে দেখো আজকে যে কোরবানি দিয়েছে তুমি মনে করবে না আজকে তোমার টাকা শেষ হয়ে গেছে আজকে তোমার ব্যাংক ব্যালেন্স থেকে লক্ষ দুই লক্ষ টাকা মাইনাস হয়ে গেছে এই কথা তুমি কখনো মনে করবে না আমার নবীজি বললেন তোমার কোরবানির সেই পশুটি আজকে যেভাবে আছে যেভাবে শিং নিয়ে দাঁড়িয়ে আছে যেভাবে পশম নিয়ে যে কালার নিয়ে যেভাবে আছে কেয়ামতের ময়দানে তোমার সেই কোরবানির পশু আল্লাহ পাক হব তোমার সামনে হাজির করবেন এবং তোমার নেকির পাল্লার ভিতরে ওই কোরবানির পশুকে দিয়ে তোমার নেকির পাল্লাকে আবার আল্লাহ বাড়ি করে দিবেন উচ্চ আওয়াজ আমার নবীজি বললেন পৃথিবীতে কোন আমল আছে যে আমল করার আগে কবুল হয়ে যায় এরকম কোন আমল নাই শুধু একটা আমল আছে একটা বাদ সেটা হলো কোরবান আমার নবীজির হাদিসের ভিতরে বলেন ওয়া ইন্নাদ দামালা ইয়াকাউ মিনাল্লাহি বিমা কানা ক্বাবলা আন ইয়াকা বিল আরদি শুধুমাত্র একটা যে শেষ হওয়ার আগে আল্লাহ দরবারে কবুল হয়ে যায় হলো কোরবানি যখন তুমি বিসমিল্লাই আল্লাহ আকবার বলে গরুর গলায় সই চালিয়ে দিয়েছ মাঠের মধ্যে রক্ত পড়ার আগে আমার আল্লাহ তোমার কোরবানি কবুল করে ফেলেন উচ্চাবাস দিয়ে আমার নবীর হাদিস যেই কাজ শেষ হওয়ার আগে কবুল হয় সেটি হলো কোরবানি সেটি হলো কোরবানি সেটি হলো কোরবানি ওই চাওয়াজ দিয়ে বলুন না